আমরা বহুদিন ধরি যে আমার পরেই এগারোতম গ্রেড আমরা চাচ্ছি সহকারী শিক্ষকদের তাই আমরা চাই আমাদের দাবি আমাদের এই সরকার শিক্ষকদের সকল শিক্ষক সুলভ আচরণের মাধ্যমে সরকারের কাছ থেকে দাবি আদায়